আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা দাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কে কই গম নেহি सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश हम भी किसी से कम नहीं Bangladesh rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world to defend Bangladesh. Core patriots always ready to provide guard. জনম দুঃখিনী এক জননীর কোল জোড়ে ষোলো কোটি আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোনো সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাঁই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাতেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা ক্রিমিয়া নয় এটা বাংলাদেশ ইস্তিমুর নয় কেন বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে बांग्लादेश जीने में बांग्लादेश बांग्लादेश के कोई गम नहीं सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश हम भी किसी से कम नहीं Bangladesh rises Bangladesh revels Bangladesh proclaims in the world to defend Bangladesh core patriots always ready to provide guard ওগো দুশ্মন জানি তুমি তাক করে বসে আছো ওপারে তোমার বন্ধু দেখো এবার তাকিয়ে দেখো আমরাও জেগে আছি পেতে রেখে ষোলো কোটি বুক তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি যার দাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা ইরাক নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় গানেও বাংলা সময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কে কোই গম নেহি সারি দুনিয়া কো দেখ লায়েগা বাংলাদেশ হম ভি কিসি সে কম নেহি Bangladesh rises, Bangladesh revels, Bangladesh proclaims in the world to defend Bangladesh. Proud patriots always ready to provide guard. জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশ আমার বেঁচে দিতে চায় ওরা হবে না সফল আর প্রজন্ম সোচ্চার লাল সবুজের পতাকায় মোরা খাই বা না খাই কিছু পাই বা না পাই তবু রক্ত বিলাতে নির্ভয়ে শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবো না ঘরে বসে স্বদেশের যদি কিছু হয় এটা বাংলাদেশ সিংকিয়াং নয় এটা বাংলাদেশ মিন্দানাও নয় সময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কে কই গম নেহি সারি দুনিয়া কো দেখ লায়েগা বাংলাদেশ হম ভি কিসি সে কম নেহি Bangladesh rises, Bangladesh rebels, Bangladesh proclaims in the world to defend Bangladesh. Poor patriots always ready to provide guard. এত সবুজ শ্যামল এত সুন্দর মনোহর দেশ জানি পৃথিবীতে নাই একে বিশ্বাসে ভক্তিতে জ্ঞানে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই কারো করুণা ভিক্ষা নয় গোলামি চুক্তি নয় দাঁড়াবো নিজেরা নিজ পায় সেই কালো হাত কেটে নেব বিষ দাঁত ভেঙে দেব কেড়ে নিতে কেউ যদি চায় এটা বাংলাদেশ এটা সিরিয়া নয় এটা বাংলাদেশ এটা লিবিয়া নয় কানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় সিনেমে বাংলাদেশ জিনেমে বাংলাদেশ বাংলাদেশ কে কই নেহি सारी दुनिया को दिखलाएगा बांग्लादेश हम भी किसी से कम नहीं Bangladesh rises Bangladesh revels Bangladesh proclaims in the world to defend Bangladesh crore patriots always ready to provide guard আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবা দাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা মিশর নয় এটা বাংলাদেশ এটা সুদান নয় সময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ বাংলাদেশ সুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় কেনেও বাংলাদেশ কানেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয় কেনেও বাংলাদেশ কানেও বাংলাদেশ সবাস বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়